আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো রয়েছেন আজকে আমি বলবো যে কিভাবে আমরা লেখাপড়া করি আমরা ছাত্র আমরা কিভাবে অনলাইন থেকে আমরা মাসিক পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করে আমাদের লেখাপড়ার খরচটা চালাতে পারি তো এটা করার জন্য আমাদের তেমন কোনো ভালো বড় কোনো কাজের দক্ষতার প্রয়োজন নেই যেমন আমাদের প্রোগ্রামিং জানতে হবে না ওয়েব ডিজাইন জানতে হবে না এসিও করতে হবে না বা ডিজিটাল মার্কেটিং এই সম্পর্কে কাজ জানতে হবে না আপনি মোটামুটি একটু ইংলিশ পড়তে পারলেই হবে তো এটার জন্য আমাদের কি করতে হবে আমি আজকে সেটাই দেখাবো এবং কাজগুলো কি আমি সেটাও আজকে দেখাবো তো ভিডিওটা আপনি দেখতে থাকেন তো কিভাবে করতে হবে আপনি পুরোপুরি বুঝতে পারবেন তো এটার জন্য আমি প্রথমে একটি সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাকে আমি এখানে যদি আসি আসার পর পিক ওয়ার্কার লেখে সার্চ করব পিকো ওয়ার্কার তো আপনি চাইলে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো ওখান থেকে প্রবেশ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তো পিকো ওয়ার্কারে আসার পর এখানে আমি ক্লিক করে দেব দেওয়ার পর দেখেন এখানে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা শুধু লগ করবে তো আমাদের নাই যেহেতু আমরা সাইন আপ করবো তো সাইন আপ করার পর এখানে আমি একটি নাম দিব আমার কি বলছে রিয়েল নেম তো আমার আইডেন্টি ভেরিফিকেশন করতে পারে যে কোনো সময় তো আমি এখানে আমার ভোটার আইডির সাথে যে নামটি রয়েছে সেটি দিব তারপর টাইপ একটি এখানে আমি একটি ইমেল দিতে হবে আমাকে আমি এই ইমেলটি কপি করে আমি রেখে দিয়েছি এটা দিয়ে দিব এটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর একটি পাসওয়ার্ড তারা দিতে বলছে তো পাসওয়ার্ডটা আমি কয়েকটি পাসওয়ার্ড করে রেখেছি এখানে যেমন এই প্রথম যে পাসওয়ার্ড আমি এটা দেখি দিয়ে তো এখানে একটি সমস্যা হলো যে পাসওয়ার্ড আমরা যখন দিব তখন সহজে নিতে চায় না এটি একটি সমস্যা করে তো এটার জন্য আমরা এরকম করে পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখবো একটু এই আট ক্যারেক্টারের যে পাসওয়ার্ডটা আফার কেস দেবো দুই একটা দেওয়ার পর আমরা এখান থেকে আমি কপি করে নিয়েছি এখন এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আমাকে তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে নিক নেম আপনার ইচ্ছা মতো আপনি নিক নেম দিতে পারেন আমি আমার একটি নিক নেম দিয়ে দিছি তো এখানে আই এম ওয়ার্কার এখানে আই এম এমপ্লয়ার থাকলে আপনি এখানে ওয়ার্কারটাতে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনাকে এখানে টিক মার্ক করে দিতে হবে দুটোতেই দেওয়ার পর আপনি কি করবেন সাইন আপে ক্লিক করে দিবেন দেখেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমাকে কি বলছে go to the log in page তো আমাকে এখানে লগ ইন করতে হবে তার আগে আমার একটি কাজ আছে সেটা হলো ভেরিফিকেশন করে নিতে হবে তো আমার জিমেল আসবো জিমেল আসার পর আমার অ্যাকাউন্টটি ভেরি আমার তারা তারা আমাকে একটি মেইল করেছে তো এখান থেকে দেখেন pick worker welcome to pick worker তো ক্লিক দেওয়া ফলোয়িং লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আমার এক মোটামুটি কাজ শেষ তো আমি এখন এটা আসলে ভেরিফাই করব না কারণ আমার আরেকটি অ্যাকাউন্ট রয়েছে এখন যদি একসাথে আমি দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলি তো আমার দুইটা অ্যাকাউন্টই ভ্যান করে দিবে তো আমি তখন আর কাজ করতে পারবো না তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো আমি কাজ দেখাবো যে কিভাবে কাজ করবেন আপনারা তো আমার অ্যাকাউন্টটিতে আমি প্রবেশ করি প্রবেশ করার পর দেখেন আমি লগ করে নিচ্ছি এটা আমি ই করে দিলাম লগ করি আমি লগ করেছি দেখেন এখানে আমার দুই ডলার আমি কয়েকদিন ধরে কাজ করি না পূর্বের কাজগুলো যা ছিল ওইগুলোই তো এখানে আমাদের কাজ কি আমি ক্যাটাগরিটা যদি দেখাই যেমন সাইন আপ আমরা বিভিন্ন সাইন আপ করতে পারি টেলিগ্রামে জয়েন ডিসকট এটি একটি এটাতে জয়েন করতে পারি ভিডিও মার্কেটিং মানে ইউটিউবে ভিডিও দেখে আপনাকে আপনি কাজ করতে পারবেন ফেসবুক ফলো করতে পারবেন টুইটার ফলো বা লাইক রেডিটে তাদের প্রমোশন বোর্ডিং বিভিন্ন সাইটে আপনাকে ভোট দিতে হবে এরকম কাজগুলো একদমই সহজ আপনি আমি ভিডিও ডিসক্রিপশনে আরেকটি লিঙ্ক দিয়ে রাখবো যেখানে আপনারা কিভাবে কাজ করবেন আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে দেখতে পারেন আমাদের অনেকে আছে যারা মেসেঞ্জার গ্রুপে আপনারা যখন কাজ বুঝবেন না মেসেঞ্জার গ্রুপে যদি আপনি বলেন কেউ না কেউ আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে ওখানে আপনার সমস্যা আপনি ই করতে পারেন পোস্ট করতে পারেন এবং আশা করি ওইখানে সমাধান পাবেন আর এই কাজগুলো শেখার জন্য আপনি কি করবেন ইউটিউবে যাবেন বা যাওয়ার পর আপনি সার্চ দিবেন যেমন প্রত্যেকটা কাজ সার্চ দিবেন দেওয়ার পর ই করবেন যেমন আমি এখানে রেডিট আপবোর্ড তো এই কাজটা করে দেখাই যে কত সহজ কাজ তো এখানে অনেক কিছু বলেছে এত কিছু বোঝার দরকার নেই আপনি এই লিঙ্কটাতে জাস্ট প্রবেশ করবেন করার পর বলছে যে পিসিডিই e কোড এখানে একটা কোড চেয়েছে তো প্রবেশ করার পর এরকম একটা ই আসবে উইন্ডো আসবে এখানে আসার পর আমি কি করব এই যে একটা আপবোর্ড দিয়ে দেব আমার কাজ কিন্তু শেষ এখন এইখানে ক্লিক করলে আমাকে একটা কোড দিবে এই কোড তারা দিয়েছে আমি এখানে কোড দিয়ে ক্লিক করে দিব তারপর আমার ইউজার লিঙ্কটা চেয়েছে তো আমার এই অ্যাকাউন্টে ইউজার লিঙ্কটা আমি কপি করে তাদের দিয়ে দিব এই কাজটি কিন্তু শেষ আমার তো এই কাজগুলো আসলে এভাবেই করতে হয় একদম সহজ কাজ আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা কি করবেন ইউটিউবে গিয়ে যে এই টাইটেলগুলো নিয়ে সার্চ করবেন পিক ওয়ার্কার জব লেখে সার্চ করবেন কাজগুলো পেয়ে যাবেন আর আমি চেষ্টা করবো আমার এই ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়ার আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই কাজগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে আপনারা মান্থলি টাকা ইনকাম করতে পারেন এবং আমি যে পেমেন্ট নিয়েছি আজকে এটা একটু দেখাই নইলে আপনারা আবার বিশ্বাস করবেন না তো আমার ওয়ার্কার স্ট্যাটাসে যদি যাই দেখেন এখানে সরি এখানে আমার এই অ্যাকাউন্টটি দিয়ে তিনশো আট ডলার কিন্তু আমি আর্নিং করেছি তো আমি যদি আমার ওয়ালেটে যাই এখানে দেখেন আমি পেমেন্ট যে নিয়েছি এলটিসিতে এই চার ডলার দেখেন অসংখ্যবার কিন্তু আমি পেমেন্ট নিয়েছি যে নেক্সট পেজে গেলে দেখেন তো এখানে আপনারা পাঁচ ডলার হলে উইড্রো দিতে পারবেন পাঁচ ডলার হলে উইড্রো দিতে পারবেন এবং কাজগুলো দেখেন কিভাবে পেমেন্ট দেয় তারা এই দেখেন এই যে আমাকে কাজ ভুল হলে আবার আপনার এই পেমেন্ট দিবে না যে কাজটি করবো যেমন এই কাজগুলো আমি জমা দিয়েছি ভায়ার দেখবে এবং দেখে ঠিকঠাক হলে আমাকে পেমেন্ট করবে যে এই কাজগুলোর পেমেন্ট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো দেখেন এই যে পেমেন্ট দিয়ে দিচ্ছে ছয় সেন্ট তিন সেন্ট পাঁচ সেন্ট কাজগুলো আসলে পাঁচ ছয় সেন্ট এরকমই আপনি রেগুলারলি তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন তবে আপনাকে এক মাসে একটু কষ্ট করতে হবে আপনার অ্যাকাউন্টটা ধীরে ধীরে যখন লেভেল একটু ওপরে উঠবে তখন আপনি কাজ বেশি করতে পারবেন এবং কাজও আপনি শিখে যাবেন তো এভাবে এই সাইটগুলো থেকে ইনকাম করতে হয় আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইনকাম করবেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভালো থাকবেন সকলেই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন